এই মার্কেট প্লেসের কাজটা খুবই মনে করো ডিমান্ডেবল ঠিক আছে এটা মনে করো আটশো থেকে এক হাজার ডলারের প্লাস পার হয়ে যায় ডিজিটাল মার্কেটিংয়ের এটা বড় একটা সেক্টর দাঁড়ায় গেছে একটা সময় দেখা যাবে এই মার্কেট প্লেসটা খুবই জনপ্রিয়তা পাবে যেমন আমরা এখন ফেসবুক মার্কেটিং করি এটা ফেসবুক মার্কেট প্লেস মানে ফেসবুক ইকোমার্স সিস্টেম করে মূলত এই মার্কেট প্লেসটা নামাইছে যেটা ই কমার্স রিলেটেডই হবে ই কমার্সের প্রোডাক্টগুলো আপলোড করে এখান থেকে এস এম এস করে কিন্তু প্রোডাক্টগুলো সেল করতে পারবে ঠিক আছে যেহেতু আমাকে একটু মাউসটা দাও এই ক্লাসটা আমি এখনই নিব সমস্যা নাই ক্লাস নেওয়ার আগেই ক্লাসটা ক্লাসটা নেওয়ার আগে বাইরে চলে আসো না ওকে যাই হোক ব্যাপার না তার মানে বলতেছে are you are you still interested in the job তুমি কি এই কাজে আগ্রহী ওকে ভালো মানে কাজটা করতে আগ্রহী ওকে ইয়েস অনেক কিছু লেখছো do you have Facebook marketplace তোমার কি ফেসবুক মার্কেট প্লেস আছে হ্যাঁ, তুমি বলছো ইয়েস আছে আই উইল বি মেকিং না making post of my house okay এটা হাউস রিলেটেড ওকে এটা আমরা দেখাবো সমস্যা নাই ওর হাউস রিলেটেড পোস্ট করতে হবে মানে বাড়ি বিক্রি করবে মূলত তার উদ্দেশ্য হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে great do you experience with the listing মানে বলতেছে ফেসবুক প্রোডাক্টে কীরকম কোনো লিস্টিং করতে হয় সেটা কি তুমি জানো কি না তো এটা বলতেছে তো can hello can you start the job right now okay এখন আজকে মেবি এটা বলছে আঠাশ তারিখ আজকে আঠাশ তারিখ বলছে হলো ছটা এ আমে মানে সকালে বলছে তুমি এস এম এস দিল কেবল তুমি যেটা বলবা হ্যাঁ তুমি যেটা বলবা বলবা যে বায়ারকে বলবা যে হ্যাঁ আমি কাজটা শুরু করতে পারবো আমি এখন প্রস্তুত আছি তোমার বাজেটটা আমাকে একটু বলো ঠিক আছে বাজেটটা বলেই তুমি একটা কাস্টমার অফার পাঠিয়ে দিবে বায়ার তোমাকে অর্ডারটা করে ফেলবে আশা করি যেহেতু তোমার সাথে মোটামুটি আজকে এক সপ্তাহ ধরে কথা হইতেছে নাকি তারও আচ্ছা, কম হ্যাঁ, ওকে এস এম এসগুলো করতেছি সমস্যা না আগে ক্লাসটা আগে করে ফেলি ঠিক আছে এস এম এস করা কোনো ব্যাপার না আর আমি যেভাবে বলে দিলাম এভাবে করলেও হবে সমস্যা নাই আমি বললাম আমি কাজটা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত এখন আমি বলবো টেল মি your বাজেট আমি তো দেখি না সব কিছু ছোটো ছোটো মনে হয় দেখো তো budget budget okay tell me your budget ঝামেলা শেষ কই কোন এস এম এস তো আসলো না ডলার তো এভাবে লেখা যাবে না ঠিক আছে ডলার এইভাবে লিখলে তো ঝামেলা হওয়ার কথা না কই না তো টাকার কথা মেবি লিখছিলা মানি মানির কথা মেবি বলছিলা মানির করলে এরকম আসবে ঠিক আছে মানি লেখা যাবে না তো যাই হোক আমি ই করে দিলাম ক্লাসের টপিক হচ্ছে আমরা মূলত ফেসবুক মার্কেট প্লেস কীভাবে প্রোডাক্ট লিস্টিং করতে হয় এবং প্রোডাক্ট পোস্ট করতে হয় সেটা দেখব কারণ এটার চাহিদা অনেকটাই এখন বেশি চলে গেছে অনেক বেশি আর ফাইবারে এটা নিয়ে এখন কাজও চলতেছে ফাইবারের এই সার্ভিসটা রিসেন্টলি হয় সাত থেকে আট মাস ধরে এই সার্ভিসটা লঞ্চ করছে আর ফেসবুক এটা কিন্তু নিচ থেকে এটা তৈরি করে দিছে কারণ হচ্ছে ফেসবুক এখন এই সিস্টেমটা করছে এখান থেকে এই সিস্টেমটা প্রায় এটা ই কমার্স বা ড্রপ শিপিংয়ের মতো বিজনেস শুরু করছে যেটার মাধ্যমে আপনি কোনো প্রকার ই কমার্স ওয়েবসাইট না করেই শুধু ফেসবুক মার্কেট প্লেসের মাধ্যমে আপনি প্রোডাক্টগুলো সেল করতে পারবেন তো এটা আজকে আমরা দেখব কিভাবে এটা প্রোডাক্টগুলো আপলোড করতে হয় লিস্টিং করতে হয় আর এটা সম্পূর্ণ আশা করি আপনারা বুঝতে পারবেন তো আমরা প্রথমে চলে যাব হচ্ছে ফাইবার ডট কমে কারণ এই সার্ভিসটা আপনাদের দেখানোর জন্য আমি ফাইবার মার্কেট প্লেস ওপেন করছি এটা হচ্ছে আমাদের ফাইবার মার্কেট প্লেসের ড্যাশবোর্ড এখানে আমরা লিখব Facebook marketplace marketplace এটা নতুনে খুব রিসেন্টলি আসছে কিন্তু এখানে প্রচুর কাজ পাওয়া যাচ্ছে আর সার্ভিসও খুবই কম ঠিক আছে দেখেন ফেসবুক মার্কেট প্লেস লিখে যখন আমি সার্চ করলাম অনলি পাঁচশো সাতাশিটা সার্ভিস কিন্তু অ্যাভেলেবল বের হইলো আর এখানে যদি আমি অনলাইনতে দেখি তাহলে আশা করি যে পঞ্চাশটার মতো বেরোবে এক পঞ্চাশটা বেরোইছে দেখেন এক পঞ্চাশটা সার্ভিস আছে শুধু ফেসবুক মার্কেট প্লেসের এই সার্ভিসটা খুব একটা দেয় না মানুষ মানে এই সম্পর্কে খুব একটা মানুষের আইডিয়া নাই সেই জন্য এই সার্ভিসগুলো ফাইবার মার্কেট প্লেসে দিচ্ছে না তো আপনি চাইলে যে একটা গিগ পাবলিশ করে এই রিলেটেড গিগ পাবলিশ করে কিন্তু এখানে সার্ভিসগুলো দিতে পারেন আর আমরা জানি ইতিপূর্বে কিছুক্ষণ আগেও আমাদের সেলিম সাপের একটা বায়ার আসছে ফেসবুক মার্কেট প্লেসে কাজ দেওয়ার জন্য আমরা মার্কেট প্লেসের কোনো প্রকার গিগ পাবলিশ করি নাই তার মধ্যেই এই কাজের বিষয়ে আলোচনা হচ্ছে তো দেখেন এখানে লেখছে কি I will do Facebook marketplace drop shipping আমি আগেই বলছি এটা ড্রপশিপিংয়ের বিজনেস বিজনেসের বিজনেস ধরতে গেলে সেম আর এখানে একটা মজার বিষয় হচ্ছে এখানে আমরা লোকালি বিজনেসগুলো করতে পারবো আমরা যদি কোনো টার্গেট বা আমাদের কোনো টার্গেটেড লোকেশন থাকে সেই লোকেশনে আমাদের প্রোডাক্টগুলো আমরা শুধু ওই লোকেশনের ভিতরে যতগুলো মানুষ আছে বা এই প্রোডাক্টগুলোর আগ্রহ আছে তারাই এই প্রোডাক্টগুলো দেখতে পারবে এবং আদার্স অন্য কোনো মার্কেট বা মানে আদার্স অন্য কোনো লোকেশনে আমাদের এই প্রোডাক্টটা যাবে না এটা খুব ভালো একটা দিক এখান থেকে দেখেন একশো চারটা কাজ করে ফেলছে আটশো কবে শুধু দেখেন তিনি কিন্তু একটা কাজ এখনও রানিং আছে দশ ডলার করে নিচ্ছে দশটা প্রোডাক্ট করে দিবে তিরিশটা প্রোডাক্ট করে দিবে বিশ ডলার এবং চল্লিশটা পঞ্চাশটা প্রোডাক্ট করে দিবে চল্লিশ ডলার তো এখানে তিনি আসছে হচ্ছে দুই সালে শুধু একুশে মার্চ আসছে শুধু এটা নিয়েই কাজ করতেছে মার্কেট প্লেসে তো আবার যদি আমরা একটু এখানে দেখি এই আইলেক্সে হচ্ছে I will list product on Facebook marketplace ও প্রোডাক্ট মানে লিস্টিং করবে মোটামুটি তেতাল্লিশটা কাজ কমপ্লিট করছে আসছে গত সালে একুশে দেখেন সবাই রিসেন্টলি আসছে আর এই প্রোডাক্টগুলো দেখেন দশটা প্রোডাক্ট আপলোড করে দিবে পাঁচ ডলার তিরিশটা প্রোডাক্ট আপলোড করে দিবে বিশ ডলার এটা আপনার সর্বোচ্চ আধা ঘন্টাও লাগবে না এই কাজটা করতে তিরিশটা প্রোডাক্ট আপলোড করতে খুব একটা পরিশ্রমের কাজ না একদম সিম্পল কাজ তো এটাই আমরা দেখব আজকে এখানে এই সার্ভিসটা খুবই পপুলার হয়ে যাবে আর এটার কাজের অনেক সারা পাওয়া যাচ্ছে আর এটা কিন্তু অনেকটা ডিমান্ডেবল কাজ দেখেন তিন তিনশো ডলার থেকে শুরু হয়েছে তিরিশ ডলার কেউ কাছে পাঁচ ডলার দিয়ে এগুলো বাঙালিদের কাজ পাঁচ ডলার দিয়ে মার্কেট প্লেস নষ্ট করে তো দেখেন এখানে ভালো ভালো এখানে কাজের চাহিদা আছে এখানে যারা দিছে মোটামুটি তারা দেখেন ষাট কাজ করতেছে ছয়টা করে ফেলেছে দশ ডলার পঁচিশ ডলার মানে ডিমান্ডেবল কাজ বলা যায় ঠিক আছে তো আর সার্ভিসই যেহেতু নাই মাত্র এক পঞ্চাশটা সার্ভিস অনলাইনে দেওয়া শুধু কাজ করতেছে তো আমি চাইলে এই সার্ভিসটা আমরা কিন্তু দিতে পারি এটা খুবই আমাদের জন্য ভালো হবে যদি আমরা দিই কারণ হচ্ছে এই ফেসবুক মার্কেটিংয়ের মতো এটা একটা সময় খুবই জনপ্রিয়তা হবে তখন তখন গিগ দেওয়ার থেকে এখন যদি গিগ দিয়ে রাখেন ওই সময় আপনার অবস্থা খুব ভালো পজিশনে চলে যাবে তো যাই হোক আমরা মোটামুটি বুঝে ফেললাম যে এখানে কাজ করা আসলে পসিবল কিনা তো আমরা এটা ব্যাক করি আমরা চলে যাব হচ্ছে ফেসবুকে ফেসবুকে আসার পর আমরা উপরে দেখেন লেখা আছে ফেসবুক মার্কেট প্লেস একটা ঘরের মতো দেওয়া আছে ঠিক আছে এটা যদি কারো এখানে না থাকে তাহলে আমরা হোম পেজে চলে আসবো ল্যাপটপ থেকে এখান থেকে এসে আমি এখানে ক্লিক করলে দেখেন মার্কেট প্লেসটা আসতেছে হোম পেজে তো এখানে যদি কারো না আসে তাহলে আপনাদের এখানে আসবে তো এখানে ফেসবুকের প্রোফাইল আসলে এখানে দেখতে পারবেন কারো ক্ষেত্রে ঠিক আছে এক একজনের এক একটা জায়গায় আসলে দেখাবে এগুলা এটা কোনো বিষয় না তো আপনার ফেসবুকে কোথায় দেখাবে সেটা আপনি ফাইন্ড আউট করবেন তো আমি যেহেতু আমার এখানে দেখাচ্ছে এখানে দেখাচ্ছে আমি দুই জায়গা থেকে যেতে পারবো তো আশা করি সবারই এখানে দেখাবে আর যেহেতু ফেসবুক ম্যাটা বাসন করছে তো আশা করি সবার এখানেই দেখাবে তো আমরা চলে যাব হচ্ছে ফেসবুক মার্কেট প্লেসে তো এখানে দেখেন তারা কি ধরনের প্রোডাক্টগুলো দিতেছে এই যে দেখেন গাড়ির গাড়ি বিক্রি করবে ঢাকাতে দেখি একটু গাড়িটা এটা এটার জন্য আলাদা একটা কিন্তু ক্যাটাগরি আছে এখানে দেখেন তিনি এরিয়া দিয়ে দিছে একটা এরিয়া সিলেক্ট করে দিছে ঢাকা লোকেশন লোকেশন ঢাকাতে দিয়ে দিছে আমার ঠিকানার মূলত ঢাকা সিটিতেই দেওয়া আছে সেজন্য আমার এটা এখানে শো করতেছে তো এবার দেখেন হুন্ডা গ্যারেজ না হাইব্রিড এক্স পনেরোকে এটা হচ্ছে একটা ডেসক্রিপশন প্রোডাক্টের এটা হচ্ছে প্রোডাক্টের নাম মানে এটা হচ্ছে টাইটেল আর কি বলা হয় আমরা টাইটেল বলতে পারি এটাই নিচে কপি করে দিয়ে দিছে আর এগুলো হচ্ছে ডেসক্রিপশন এটা হচ্ছে লোকেশন আর এখানে এইগুলো দিয়েছে এখন চাইলে আমি কিন্তু তাকে এস করতে পারি দেখেন তার কোনো প্রকার ওয়েবসাইট লাগবে না আমি এখানে এস এম এস করলেই আমার ফেসবুকের ভিতরে মেসেজ চলে আসবে দেখেন আমি একটা এস করলাম অ্যাভেলেবল এখানে দেখেন আমার এখানে একটা অটোমেটিকলি মেসেজ চলে আসলো দেখছেন কিন্তু তিনি কিন্তু এখন দেখতে পারবে যদি আগ্রহ হই তাহলে কিন্তু তার সাথে কথা বলে আমি যদি আমার বিষয়টা তার মানে আমি তার সাথে কথা বলবো তিনি যদি আমার ভালো লাগে এই যে দেখছেন ইয়েস ইস অ্যাভেলেবল তিনি বলতেছে এই প্রোডাক্টটা অ্যাভেলেবল আছে তো আমি চাইলে এখান থেকে কিনতে পারবো ঠিক আছে বিষয়টা তো আপনার কাছে এরকম মেসেজ চলে যাবে আপনি এখান থেকে রিপ্লাই করবেন করে যদি তার আগ্রহ থাকে আপনার ওয়েবসাইটটা নিয়ে গেলেন লিঙ্ক দিয়ে অথবা কোনো একটা মাধ্যমে বা সরাসরি কথা বলেন এটা লোকাল মার্কেটিংয়ের জন্য করতে পারেন আর যদি অলরেড করতে চান বায়ারদের জন্য তাহলে সেটা হলো আলাদা বিষয় মেসেজ করবে আপনি এই ফোন নাম্বার দিয়ে দিবেন বায়ারের অথবা ওয়েবসাইট নাম্বার দিয়ে দিবেন জিমেল দিয়ে দিবেন এখানে মেল করলেই যেমন এই লোকটা দিয়ে দিছে দেখেন call for details phone number এখানে ফোন নাম্বার দিছে আমি যদি এখন কথা বলি তার সাথে আমি যদি গাড়িটা কেনার জন্য আগ্রহ থাকি তাহলে আমি কি ফোন করব। তো এরকম যদি কেউ আগ্রহ থাকে তাহলে কি হবে আপনি ফোন নাম্বার দিবেন অথবা জিমেল দিবেন সেটা মধ্যে কল করবে তারা আপনার উদ্দেশ্য বায়ারকে একটা স্ক্রিনশট দিবেন এখান থেকে যে এই লোকটা আমি তোমার কাছে পাঠাইছি এখন কিনলো কিনা সেটা দেখার বিষয় নাই তো আমার উদ্দেশ্য ছিল আমি প্রচার করা আমি প্রচার করে দিছি ঝামেলা শেষ এটা ধরতে গেলে প্রায় সেম আমরা যে বিক্রয় ডট কমে যেতে পারি বিক্রয় বিক্রয় ডট কম বিক্রয় বিক্রয় বিক্রয় এক সেকেন্ড বিক্রয় ডট কম জানি নাম কেমন নাম তো ভুলে গেছি ওকে বিক রয় বিক্রয় ডট কম দেখি দেখি বিক্রয় ওকে বিক্রয় ডট কম মেবি এই পেয়ে গেছি আমি বিক্রয় ডট কম ওকে বিক্রয় ডট কমে আমি চলে আসছি এটা হচ্ছে ক্লাসিফাইড অ্যাডপোস্টিং বা ক্লাসিফাইড সাইট ধরতে এটা ওকে বলা হয় ক্লাসিফাইড মানে সাইট এখানে পুরাতন নতুন যে কোনো ধরনের প্রোডাক্ট এখান থেকে মূলত বিক্রি করা হয় তো এরকম ফেসবুকও এরকম একটা মাধ্যম তৈরি করে ফেলছে এখানে যে কোনো ধরনের প্রোডাক্ট বিক্রি করা যেতে পারে তো যাই হোক আমরা এ কথা না পারি আমরা মূল কাজে চলে যাই আমি একটু বুঝাইলাম যে আপনারা কিভাবে কাজটা করতে পারেন তো আশা করি বুঝতে পারছেন তো আমরা যেটা করব এখান থেকে আমাদের দেখেন এখানে অনেক কিছু আছে যেমন ব্রাউজ অল নোটিফিকেশন ইনবক্স যদি কেউ আপনাকে যদি আপনি একটা প্রোডাক্ট আপলোড করছেন বা লিস্টিং করছেন সেটা যদি কেউ আপনাকে এস এম এস করে তাহলে কী হবে এখানে ইনবক্সে আসবে এস এম এসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন বাইং ঠিক আছে এই যে দেখছেন আমি যদি বাই করতে দাই বা আগ্রহ থাকি সেটা এখান থেকে দেখাবে তো কমার্স প্রোফাইল এটা আমাদের লাগবে না এটা আমাদের আলাদাভাবে করছি আমরা এটা থাক আপাতত আমরা যেহেতু লিস্টিংয়ের কাজ শিখবো আমরা এখান থেকে দেখেন ক্রিয়েট এ নিউ লিস্টিং এখানে আমরা ক্লিক করব ক্রিয়েট এ লিস্টিং ক্লিক করার পর এখান থেকে দেখেন তিনটা অপশন আসছে এটা হচ্ছে আইটেম ফর সেলস কোনো প্রোডাক্ট মানে ধরেন কোনো শপিংয়ের জামা কাপড় শার্ট প্যান্ট ইত্যাদি মেয়েদের বা ছেলেদের যদি কোনো পোশাক বা এই ধরেন ক্লোথিং ব্যান্ড বা এখানে বলে দিছে create the simple listing ones more the item to sell যদি ধরেন কাপড় চোপড়ের ভিতরে যদি থাকে তাহলে আপনি কাপড় চোপড়ের আইটেম মানে ক্যাটাগরিতে যদি পড়ে ফ্যাশন ক্যাটাগরিতে যদি পড়ে তাহলে আপনি এই এটা সিলেক্ট করে আপনি ই করবেন পোস্ট করবেন আর যদি আপনার ধরেন এখানে লিখছে ভেহিকেল ফর সেলস এটার হচ্ছে sell a car van or others type of vehicle যদি এটার যানবাহনের কোনো কিছু থাকে এটার নাম হচ্ছে যানবাহন যদি যানবাহনযোগ্য কোনো গাড়ি হয় বাইক হতে পারে তারপরে ট্রাক হতে পারে সাইকেল হতে পারে এভরিথিং যদি যানবাহন রিলেটেড হয়ে থাকে তাহলে আপনাকে এটা সিলেক্ট করে পোস্ট করতে হবে আর যদি আপনার বাইরের প্রোডাক্টটা যদি হয় যে বাড়ি বিক্রি করা ধরেন প্রপার্টি ফর সেলস তো এখানে যেহেতু বাড়ি বিক্রি করার মূল উদ্দেশ্য থাকবে যদি আপনার উদ্দেশ্যটা শুধুমাত্র বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করা বা জমি বিক্রি করা মানে প্রপার্টি যেটা বলা হয় প্রপার্টি বিক্রি করার উদ্দেশ্য থাকে তাহলে আপনাকে এটা সিলেক্ট করে পোস্ট করতে হবে আমরা মূলত তিনটাই দেখব তো আমরা প্রথমে যেটা করব আমরা প্রথমে এই আইটেমটা সিলেক্ট করব এটা আমরা দেখব তো আমি এখানে পোস্ট করব একটা এখানে ক্লিক করবি ক্যাটাগরিতে ক্লিক করার পর এখানে দেখেন সব কিছুই দেওয়া আছে অনেক কিছু দেওয়া আছে ঠিক আছে সবগুলো আমরা দেখব তো এটা দেওয়ার জন্য অবশ্যই বায়ার আপনাকে প্রোডাক্টগুলো দিয়ে দিবে এই কাজটা করার জন্য প্রোডাক্ট আপনাকে দিয়ে দিবে বায়ার কোনো টেনশন করার কোনো কিছু নাই তো আমরা একটা ই করি আমরা আলি এক্সপ্রেসে চলে যাই আলি এক্সপ্রেস একটা প্রোডাক্ট নিয়ে আসি বায়ার কিন্তু আপনাকে সব কিছু দিয়ে দিবে ঠিক আছে আমি উদাহরণস্বরূপ আলি এক্সপ্রেসে যাচ্ছি যে প্রোডাক্টটা একটা প্রোডাক্ট নিয়ে আসে আপনাদেরকে দেখাই তো ধরেন আমি এখান থেকে এটা মেবি তিন ডলার ইউএসডি ধরুন আমি এই ঘড়িটা এখান থেকে নিতে পারি ঘড়ি ঘড়িটা নিব নাকি কিডস দরকার নাই ওকে ব্যাগ আছে আরও অনেক কিছু আছে দেখি আমার ভালো লাগে কোন প্রোডাক্টটা ঠিক আছে শার্ট হতে পারে কোট ওকে এটা কি মেয়েদের মেবি ফ্যাশন আর অনেক কিছু দেখতেছি যাই হোক আমি তাহলে ইটা করি আমি এখান থেকে আমার একটা প্রোডাক্ট নেই সেটা হচ্ছে ঘড়ি নিয়ে কাজ করি ঘড়িতে দেখলাম না কিছুক্ষণ আগে ঘড়িটা ঘড়ি ঘড়ি ঘড়ি ঘড়ি এখন তো শুধু মেয়েদের সাজেস্টাই দেখাবে আমি বুঝতে পারছি কারণ একবার চলে আসছি তো যেটা আগ্রহ সেটাই আমাকে দেখাবে কোথায় কোথায় যেন দেখলাম আমি তো এই যে পাইছি এটা ঘড়ি ওকে ওয়াচ তো এই ঘড়িটা আমি চাচ্ছি যে আমার ওইখানে এখানে অনেকগুলো ঘড়ি আছে আমার এটার থেকে হ্যাঁ এটাই আমার ভালো লাগছে এটাই আমি নেই এই ছবিটা অবশ্যই যদি কোনো ছবি থাকে আপনার মার্কেট প্লেসে এটা ভিডিও আছে একটা এটা আরেকটু বেটার লাগতেছে এই ঘড়িটা আমার এটাও পছন্দ হয় না এটা দেখি ঠিক আছে এই ঘড়িটা বেটার লাগতেছে তো এই ছবিটা এগুলো আপনাকে বায়ার দিয়ে দিবে ওকে আমি ডাউনলোড করে ফেলি দেখি এটা ডাউনলোড হয় কিনা আলি এক্সপ্রেস থেকে okay download okay code download হচ্ছে তাহলে আমার হবে না কোড ডাউনলোড হলে হবে না আমি তাহলে কি করবো একটা স্ক্রিনশট নিব এগুলো প্রোডাক্ট নিয়ে কোনো টেনশন করার কোনো কিছু নাই কারণ হচ্ছে প্রোডাক্টগুলো আপনাকে বায়ার ছবিগুলো দিয়ে দিবে যা যা লাগবে সব বায়ার দিয়ে দিবে কারণ আমরা এই কাজগুলো সম্পর্কে একটু আইডিয়া আছে কারণ আমার কয়েকটা বাড়ি বিক্রি করার জন্য কয়েকটা প্রোডাক্ট আমাকে দিয়েছে দিয়েছে একটা বায়ার তো এটা হচ্ছে আমাদের একটা ঘড়ির ইমেজ নিলাম দ্বিতীয় নাম্বার হচ্ছে এটা আমি এটাও কপি করি মানে স্ক্রিনশট নিই আর কি এটাও নিয়ে ফেলি সেভ করে ফেলি ইমেজ দিয়া আর এই কাজটা করতেছি হচ্ছে কিন্তু আমি লাইট শার্ট দিয়া ঠিক আছে লাইট শার্ট একটা এক্সটেশন পাবেন হয় ওই গুগলে সার্চ করলেও পাবেন তারপরে হচ্ছে আপনার এক্সট্রেকশন এখান থেকে অ্যাড করতে হয় কীভাবে এগুলো আমাদের ভিডিওতে দেখাইছি মার্কেটিংয়ের ভিডিওতে আশা করি এটা করে নিতে পারবেন তো এবার আমি এটাতে যাই মোটামুটি কয়েকটা প্রোডাক্ট আমি এখান থেকে প্রোডাক্টের ছবিগুলো আমি ই করি আর কি কালেক্ট করি আর এগুলো ছবি আসলে নেওয়া উচিত হবে না মানে পিছনে সাদাগুলা নিলে এটা জীবন্ত প্রোডাক্ট বলে মনে হবে না ঠিক আছে এটা যদি কেউ হাতে দিয়ে বা একদম মোবাইলটা তুলতো পিছনে ব্যাকগ্রাউন্ডটা সাদা না থাকতো অন্য কোনো কালার থাকতো তাহলে প্রোডাক্টটা ভালো কাজ করতো তো আমি এখান থেকে সবগুলোই ডাউনলোড করে ফেলছি আর লাগবে না আপাতত যে কয়টা করে ফেলছি তো আমি লিস্টিংয়ে চলে আসছি আমার উদ্দেশ্য হচ্ছে কি একটা প্রোডাক্ট এখান থেকেই করবো তো আমি এখান থেকে অ্যাড এ প্রোডাক্ট আমাদের প্রোডাক্টের ইমেজগুলো দিয়ে দিব আমি এখান থেকে যে প্রোডাক্টটা আপনার থাকবে সেটা আপনি এক নাম্বারে সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো উদ্দেশ্য এক নাম্বারে ওইটা দিয়ে দিবেন তো দেখি এখানে মোটামুটি কয়েকটা প্রোডাক্ট আমি দিয়ে দিছি কারণ সব কয়টা প্রোডাক্ট কিন্তু শো করবে না ঠিক আছে একটা প্রোডাক্ট যেটা বেস্ট প্রোডাক্ট হবে সেটা আপনার শো করবে আমি এটা ড্রপ ডাউন করে উপরে তুলে দিই হ্যাঁ এটা আমি ড্রপ ডাউন করে উপরে তুলে দিলাম এখন এই প্রোডাক্টটা আমার সব জায়গায় শো করবে তারপরে যদি কেউ প্রোডাক্টের ভিতরে ক্লিক করে তাহলে কি বাকিগুলা স্কল করে করে দেখতে পারবে মানে এরকম করে দেখতে পারবে ঠিক আছে তো আমাদের কি হলো আমরা একটা মানে ইমেজ দিয়ে ফেললাম দেওয়ার পরে এবার একটা টাইটেল দিতে বলতেছে এই প্রোডাক্টের একটা টাইটেল দিতে হবে অবশ্যই এমন কোনো কিছু ইউজ করা যাবে না যা যেখান যার মাধ্যমে এটা খারাপ দেখা যাবে বা ফ্রি গিফট এগুলা তো এগুলা লিখবেন না এখানে প্রোডাক্টের নামটা কি টাইটেলের নামটা হচ্ছে দুই man smart words heart red blood okay এটা মেলা বড় নাম ওকে সম্পূর্ণটা কপি করে দিলাম কপি করে আমি একটু গুগলটা ইয়েতে চলে যাই নোটপ্যাডে চলে যাই লিঙ্ক যদি জানো না অন হয় আর কি তো অনলাইন নোটপ্যাড নোটপ্যাড ওকে এখান থেকে আমি একটা নোটপ্যাড নিলাম এই লিঙ্কটা আবার কপি করি তো এবার কপি করে আমি এই জায়গায় টাইটেলে দিয়ে দিলাম ও মাই গড অনেক বড় হয়ে গেছে তো এটা আমি ছোট করি গুগলে দিয়ে বাংলা করে দেখি অর্থটা কি স্মার্ট ওয়াচ কে smart watch heart rate block মানে হাড়ের সাথে এবং রক্তের সাথে চলাচল করে মানে চলাচল মানে বাইচা আছে কিনা সেটা দেখার জন্য এটা খুব ভালো একটা ওয়াচ থাকে এখানে আমি ব্লক এখানে শর্ট কোনো টাইটেল দেয় নাই টাইটেল কই টাইটেল এটা দিছে সম্পূর্ণ আমি আমি স্মার্ট হার্ড প্লট প্লাস এত সাপোর্ট এর লাক্সারি ওয়াশ এই পর্যন্ত দিই আমি তো এইভাবে নোটপ্যাড থেকে আপনি একটু কপি করে নেবেন কপি করে মানে পেস্ট করে আবার এটা লিঙ্কটা সারিয়ে নেবেন দেখি এখানে কয়টা পর্যন্ত দেওয়া যায় এবার হয়েছে আমাদের একটা টাইটেল আমি দিয়ে ফেলছি সুন্দর একটা এবার আসতেছি টাইটেলটা দেওয়ার পরে আপনি প্রোডাক্টের প্রাইসটা নেবেন বায়ের কাছ থেকে প্রোডাক্টের প্রাইসটা নেবেন না আমি দেখি প্রোডাক্টের প্রোডাক্টের প্রাইসটা কত আছে প্রোডাক্টের প্রাইস আছে হচ্ছে বর্তমানে পাঁচচল্লিশ ডলার ওকে আর এটা করার আগে আপনার আমরা একটা জিনিস মিসিং করে আসছি এটা আপনার কান্টিটা অবশ্যই আপনার ফেসবুকের যে কান্টি থাকবে সেটার উপর নির্ভর করে কিন্তু এখানে আসবে প্রাইসটা তো দেখেন দেখেন আমি পাঁচচল্লিশ ডলারটা কপি করি পাঁচচল্লিশ ডলার আমার এখানে বিডিটি আসবে ওকে কারণ আমি তো এটা বাংলাদেশের মনে হয় লোকেশন দিয়ে অ্যাড করি দেখেন টাকাতে বোঝাইতেছে ঠিক আছে তো আমি যদি টাকাতে যাই বাংলাদেশিতে বিডিটিতে ধরেন ডলার রেট তাহলে আমি একটা হিসাব করে ওই ওইটা আমি দিয়ে দিতে পারবো ইউরোটা আমি কেটে দিই এটা বাং বিডিটি দিয়ে দিই বিডিটি বিডিটি বিডিটি ওকে পেয়ে গেছি ধরেন পাঁচচল্লিশ ডলার এত সেন্ট ওকে মোটামুটি বাংলাদেশে কত আসে বিডিটি এখানে আবার ভুল দেখে কেন আসে না কেন dollar rate Bangladesh okay okay প্রায় ডাক্তারি ভুল আসতেছে ক্যালকুলেটার ক্যালকুলেটারে যাই আটচল্লিশ ডলার না পঁচাশি টাকার গুণন হচ্ছে পাঁচচল্লিশ ডলার দশমিক কয় পয়সা জিরো দশমিক ছয় সেন্ট ওকে আটত্রিশশো টাকা আটত্রিশশো তিরিশ টাকা আসে ওকে আমি আটত্রিশশো টাকা দিয়ে দিলাম এখান থেকে কপি করে বা বিডিটি টাকা দিয়ে দিলাম আটত্রিশ যদি এটা আমেরিকার জন্য হয় বা অন্য কান্ট্রির জন্য হয় সেগুলো বায়ার আপনাকে ফেসবুক প্রোফাইলটা দিয়ে দিবে সেখান থেকে আপনি প্রোডাক্টগুলো লিস্টিং করতে হবে আর যদি ইউএসের জন্য হয় তাহলে অবশ্যই আপনাকে কী করতে হবে ইউএসএর লোকেশনটা আপনি ফেসবুক থেকে আপনার লোকেশনটা চেঞ্জ করে এখানে দিয়ে দেবেন ইউএসএর লোকেশন ওকে আটত্রিশশো টাকা আমি আটত্রিশশো টাকা আমি এখানে দিয়ে দিলাম পিজি বাংলাদেশি টাকায় এই অসটা কি এখানে দেখেন মোটামুটি কয়েকটা ই দেখাইতেছে ক্যাটাগরি দেখাইতেছে তো আমি এখান থেকে আমি চাইলে যেহেতু ওম্যান ওম্যান ক্লোথিং তো পরে না এটা ওয়াশ পরে তারাও কয়েকটা সিলেক্ট করে দিয়েছে এখান থেকে আমি কয়েকটা সিলেক্ট করে নিলাম তো তারপরে এখানে ওয়াশ লিখতে পারি মানে আমাদের ক্যাটাগরি যেটা সেই ক্যাটাগরিটা এখান থেকে দিয়ে দিতে পারবো এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া যাবে দেখি ওয়াশ দিয়ে কোনো ক্যাটাগরি আছে কিনা ইলেকট্রিক্যাল মোবাইল ফোন সাইকেল তো ওরা বাই ডিফল্ট যেটা দিছে সেটা এখানে দেওয়াই দিয়ে দিছে যদি এটা কোনো ফ্যাশন রিলেটেড হতো তাহলে এখানে ফ্যাশন রিলেটেড কয়েকটা ক্যাটাগরি বের করে দিত তো যাই হোক আপনার যে ক্যাটাগরিটা ধরেন এখানে যদি ধরেন ভিডিও গেম হয়তো ইন্টারমেন্টেড বুক মিউজিক ফিল্ম এগুলো হয়তো আবার অথবা ওম্যান ক্লোথিং শ্যুজ হইতো মানে জুতা হইতো তারপরে এগুলো যদি হইতো তাহলে আপনি এই ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে পারেন যেহেতু ফেসবুক একটা দিছে আমি আমার ক্যাটাগরি ওয়াজের ক্যাটাগরিটা ধরেন আমার এটাই ক্যাটাগরি এক্সাম্পল হিসেবে আমি এইটাই ক্যাটাগরি দিয়ে দিলাম এখন বলতেছে এই প্রোডাক্টটা কি মানে কন্ডিশনটা কি কন্ডিশন এটা কি নিউ প্রোডাক্ট না ইউজ করা প্রোডাক্ট তো আমার অবশ্যই এটা নিউ কানেকশন কন্ডিশন হচ্ছে নিউ একদম নিউ তারপর এখানে একটা ডেসক্রিপশন দিতে বলতেছে তার মানে এই প্রোডাক্টের একটা ডেসক্রিপশন দিতে হবে তো আমি প্রোডাক্টের ডেসক্রিপশনটা কপি করি এখান থেকে দেখি ডেসক্রিপশনটা কোথায় specialist okay free shipping okay থাক এটা আপাতত আমি ডেসক্রিপশনটা দেখি মোর থেকে অপশন এটা হচ্ছে এই পেজের অবস্থা এটা ডেসক্রিপশন ওকে আমি এই ডেসক্রিপশনটা কপি করে ফেলি সম্পূর্ণটা smart watch IPS high convert IPS okay আমি এই ডেসক্রিপশনটা আপনার প্রোডাক্টের যে ডেসক্রিপশনটা থাকবে সেটা বায়ার আপনাকে দিয়ে দিবে আপনি ওইটা নিয়ে আসবেন এটা হচ্ছে আমার ধরেন ডেসক্রিপশন আর আমি এখানে লিখে দিতে পারি একটা বোঝানোর জন্য সেটা কি দিব মানে একটু মানে বোঝাবো যে এটা ফ্রি শিপিং ওকে এটা ফ্রি শিপিংটা লিখে দিতে পারি প্রথমে তাহলে মানুষ একটু আকৃষ্ট হবে মানে ফ্রিতে যেহেতু প্রোডাক্টটা ডেলিভারি হবে আমি ফ্রি শিপিংটা প্রথমে দিয়ে দিলাম এটা আমি একটা মার্ক করে দিই যাত মানুষ এটা হাইলাইট হয় কতজনে আছে এটার জন্য কিনবে ওকে ফ্রি শিপিং তো প্রোডাক্টটা আমি দিয়ে দিলাম প্রোডাক্টের আরেকটা জিনিস আমি মিস করছি সেটা হচ্ছে সম্পূর্ণ টাইটেলটা আমি কপি করব কপি করে এক প্রথমে দিয়ে দিব ওকে প্রথমে দিয়ে দিই প্রথমে দিয়ে দিই তারপরে ফ্রি শিপিং হ্যান ত্যান যা আছে তো সম্পূর্ণ আমার টাইটেল ডেসক্রিপশন হয়ে গেল প্রাইসিং হয়ে গেছে কন্ডিশন হয়ে গেছে আরও নিচের দিকে আসবো আমি ধরেন এবার হচ্ছে এটা কি অ্যাভেলেবল আছে প্রোডাক্টটা সিঙ্গেল প্রোডাক্ট স্টক আছে listing in stock listing okay আমরা এটা আইটেম এটা দিয়ে দিই নিচেরটা listing as a in stock স্টকে আছে তারপরে দিতে পারি এটা হচ্ছে অপশনাল তো এটা আপাতত থাক অপশনাল অপশনই থাক এটা দেখি আমরা কি এখানে যদি এগুলো বাইরে আপনাকে দিয়ে দিবে ঠিক আছে এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই দেখি আমাদের সাথে কোনো কিছু যায় কিনা গেমেস্টন ওকে এটাও অপশনাল এটাও থাক এরকমই ব্র্যান্ড এটা কি ব্র্যান্ডের নাম কি ধরেন ব্র্যান্ডের নামটা আমি দেখি এখান থেকে ব্র্যান্ডের নামটা হচ্ছে ব্র্যান্ডেডস ব্র্যান্ডেডস নাম দেখি ব্র্যান্ডের নামটা কি এই যে ব্র্যান্ডের নাম হচ্ছে এটা ছবির ভিতরে দেওয়াই আছে ঠিক আছে ব্র্যান্ডের নাম ক্লোস্টেড নাকি বিজনেস টু ওকে এটা আমি দিয়ে দিলাম ব্র্যান্ডের নাম আপনার যে ব্র্যান্ডের ব্র্যান্ডের নাম থাকবে সেটা এখানে দিয়ে দিয়ে দেবেন ওকে আমার ব্র্যান্ডের নাম হচ্ছে এটা অফিসিয়াল স্টোর এটা হচ্ছে আমার ব্র্যান্ডিং ব্র্যান্ডের নাম এটা দিয়ে দিলাম ম্যাটেরিয়াল কি হবে ওকে গুড তো yellow good white white at gold material আপাতত যেহেতু এটা ক্রক কোড নাই আমাদের মতো এটা থাক অপশনাল তো এটা দেওয়ার পর এবার দেখি ট্যাগ মানে যেটার মাধ্যমে মানুষ আমাদেরকে খুঁজে বের করতে পারবে বা আমাদেরকে পাবে কোনো কিছু সার্চ করলে কোনো ভিডিও দেখতেছে সার্চ করলে সেটা খুঁজে বের করতে পারবে এখানে ট্যাগ দিয়ে দিবেন ধরেন আমি এখান থেকে ট্যাগ কয়েকটা দেখি কপি করি বেস্ট ওয়াস স্মার্ট ওয়াস ওকে একটা ট্যাগ এই একটা ট্যাগ আমি এখান থেকে দিয়ে দিলাম আপনার যে কয়টা ট্যাগ হবে এরকম আরও ট্যাগ হতে পারে এগুলো ট্যাগ আপনি বাইরের কাছ বাইরেই দিয়ে দিবে সমস্যা নাই আর আপনি চাইলে আপনার মতো করে দিতে পারেন মিউজিক স্মার্ট ওয়াস ওকে এটাও দিয়ে দিলাম একটা ট্যাগ দুইটা ট্যাগ দিয়ে দিলাম এখানে লিমিট হচ্ছে বিশটা ওকে আমি আপাতত দুইটা দিয়ে দিলাম তো এটা কি থাকবে optional okay SKU থাকুক এরকমই এবার আমি লোকেশনটা দিয়ে দিই লোকেশনটা ধরেন আমার এটা হচ্ছে টাঙ্গাইলে আমি এই ঘড়িটা বিক্রি করবো টাঙ্গাইলে বব টাঙ্গাইল দেখে আছে কিনা ঢাকা ডিভিশন ঢাকা বাংলাদেশ ওকে একটা লোকেশন দিয়ে দিলাম তো আমি ঢাকাতে এটা বিক্রি করব ওকে ঢাকাতে দেওয়ার পর এই লোকেশনটা ঢাকার ভিতরে এই ঘড়িটা ঢাকার মানুষের ভিতরে কিন্তু এই মানে এই ঘড়িটা তাদের কাছে পৌঁছাবে ঠিক আছে তো এবার এটা দেব এবার কি এটার মানে হচ্ছে হাইট ফর ফ্রেন্ড আপনার যদি কোনো বন্ধু থাকে মানে আপনার ফেসবুকে যে বন্ধু থাকবে তাদের কাছে কি আপনি এই ওয়াচটা মানে দেখাবেন কিনা আপনার ফেসবুকে যে বন্ধু বান্ধব থাকবে আপনার ফ্রেন্ড লিস্টে তাদেরকে কি দেখাবেন কিনা যেরকম আছে ব্যাটে বলে এরকমই থাক হাইটই থাকবে আমি চাচ্ছি না তাদেরকে দেখানো আর চাইলে আপনি এটা অন করে দিতে পারেন তাদেরকে দেখাবো তো আপনি এটা অন করতে পারেন অফও করতে পারেন আপনার ইচ্ছা তো আমি এটা দেখাচ্ছি না কারণ এটা ধরেন আমি বাইরের কাজ করতেছি আমার বন্ধুদের দেখানো দরকার নেই আমার উদ্দেশ্য হচ্ছে আমি আমেরিকাতে দেখাবো তাহলে আমি এখানে আমেরিকার লোকেশনটা দিয়ে দেবো তাহলে আমেরিকার মানুষগুলো দেখবে বিষয়টা আশা করে বুঝাইতে পারছি তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সব কিছু একটু ভালোভাবে দেখবো এখান থেকে আমরা দেখতে পারি দেখেন লোকেশনটা কোথায় গেছে ঠিক আছে লোকেশনটা এখান থেকে ঢাকা লোকেশন দেখাইতেছে এখানে সব কিছু এখান থেকে প্রপারলি আমি দেখতে পারবো দেখে আমি যেটা করবো এবার নেক্সট করব নেক্সট করি এবার এখানে দেখেন মার্কেট প্লেসে আপনি চাইলে এখান থেকে গ্রুপ পোস্ট করতে পারেন এখানে বিশটা গ্রুপ পর্যন্ত আপনি বিশটা গ্রুপে এটা কিন্তু পোস্ট করতে পারেন একসাথে তো আমি দেখেন এখান থেকে চাইলে আমি টিক মার্ক দিয়ে বিশটা গ্রুপে পোস্ট করতে পারি এভাবে গ্রুপ এখানে আপনি জয়েন হবেন ধরেন কীভাবে জয়েন হতে হয় আমি দেখাইছি তো আপনাদের এইগুলো বাইসেল গ্রুপগুলোতে কীভাবে জয়েন হতে হয় তো আপনি চলে যাবেন হচ্ছে ফেসবুকে আমি ফেসবুকে চাই ফেসবুক ডট কম এখানে আসার পর আপনারা উপর সার্চ বার আছে এখানে এখানে লিখবেন buy sell group okay buy sell sell group ধরেন ইউএসএ আমি ইউএসএতে প্রচার করতে চাই তাহলে ইউএসএর নাম লিখে দিলেন তাহলে এখানে এই গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবে জয়েনে ক্লিক করলে আপনার এই গ্রুপগুলোর লিস্টগুলো এখানে চলে আসবে এখানে দেখেন আমার অনেকগুলো গ্রুপে জয়েন করা আছে সেই জন্য আমার সবগুলো দেখাইতেছে তা আমি এগুলো গ্রুপে আমি টিক মার্ক করে দিতে পারি তাহলে এই গ্রুপগুলোতে পোস্ট হবে আমি এটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি কি করব যেহেতু আমাদের সব কিছু প্রপারলি হয়ে গেছে ব্যান্ড ব্যান্ড হচ্ছে এটা এটা কন্ডিশন হচ্ছে নিউ ডিটেলস হচ্ছে এটা চাইলে আপনি বাইরে আরও যদি কোনো ডিটেলস দিতে চান সেটাও দিতে পারবে আমি চাচ্ছি না এইটুকুই হয়ে যাক আমার বাইরে এই কয়টা দিছে তো আপনার বাইরে সব কিছু দিয়ে দেবে এখানে কি কি লাগবে সব দিয়ে দিবে আপনি বাইরের কাছ থেকে চাই চাই নেবেন <laughs> ঠিক আছে তো নেওয়ার পরে আপনি এখানে পাবলিশ করবেন পাবলিশে আমরা ক্লিক করব <clears throat> তো পাবলিশে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে এটা পনেরো মিনিট বা আধা ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার কথা কিন্তু এটা খুব দ্রুত হয়ে গেছে ঠিক আছে এটা দেখেন রিভিউতে আছে কিন্তু এটা কিন্তু রিভিউতে নাই আমি এটাই ডিলিট করে দিই নিচেরটা এটা আমি ডিলিট করে দেই এটা আমার লাগবে না ওকে আমি একটা এমনি সিলেক্ট করে দিয়ে দিলাম ওইটা আমার ডিলিট করা দরকার ওইটা ডিলিট করে দিলাম দেখেন এটা কিন্তু আমার লাইভ চলতেছে ওকে এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে দেখেন মার্ক এখন এই প্রোডাক্টটা কিন্তু আমার এখন লাইভ অবস্থায় আছে এটা তারপরে দেখেন এখানে বলতেছে রিভিউ অবস্থায় আছে যদি রিভিউ এটা আপনি কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন এটা মানে অ্যাক্টিভ হয়ে যাবে এখন বলতেছে স্টক আছে ইন স্টক এখানে অ্যাক্টিভ দেখাবে একটু পরে সময় লাগবে এখানে আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনার কাছে নোটিফিকেশন আসবে যে এটা তোমার মার্ক করা হয় নাই বা এটা তোমার পাবলিশ করতে দিতেছি না এই প্রবলেম কিন্তু এখানে যাই কিছু ইউজ করবে সেটা প্রপারলি আপনার প্রোডাক্টের সাথে যেন ম্যাচিং থাকে আপনার প্রাইজ একটা আপনি প্রোডাক্ট দিতেছেন আরেকটা সার্ভিস দিতেছেন আরেকটা হবে না এরকম করে ঠিক আছে আপনার সব কিছুই অ্যাকুরেট দিতে হবে তো এটা দিয়ে ফেললাম আমরা একটু অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই এটা হইলে হইলো না হইলে সমস্যা নাই আমরা এখান থেকে দেখতেই পারবো তো আমরা আবার লিস্টিংয়ে চলে যাবো ধরেন একটা প্রোডাক্ট আমি কিন্তু লিস্টিং করে ফেলছি এই যে আওয়ার লিস্টিং এটা হচ্ছে আমার লিস্টিং এটা কিন্তু অ্যাক্টিভ দেখাইতেছে ওকে লিস্টিং কিন্তু একটা আমি একটা লিস্টিং করছি এখন আরেকটা লিস্টিং করতে চাচ্ছি ধরেন আমি এখন আমার একটা বাড়ি বিক্রি করব বা একটা গাড়ি বিক্রি করব তো ধরেন আমি বাড়ি বিক্রি করার জন্য এখানে অ্যাপার্টমেন্টে ক্লিক করলাম ক্লিক করে সেম ধরেন এখানে আমি কয়েকটা বাড়ির ইমেজ দিব ধরেন আমি আমার যে বায়ারের প্রোডাক্টটা আছে আমাকে দিয়ে দিছে সেই প্রোডাক্টটা আমি এখান থেকে কপি করে মানে আমি নিয়ে আসি আর কি আমার মেসেঞ্জারে তো আমার মেসেঞ্জারে আমি দিতেছি আমার কিছু ডিটেলস দিয়েছে বাড়ি করে ছবি দিছে আর কি মানে পোস্ট করার জন্য ওকে কিছুটা সময় লাগবে আমার বের করতে Facebook messenger messenger messenger messenger WhatsApp okay okay আমার এখানে কয়েকটা বাড়ির ছবি দিয়ে দিছে আমাকে পোস্ট করার জন্য আমি বাড়ির ছবিগুলো আমি এখান থেকে নিয়ে সেন্ড করে দিলাম আমার প্রোফাইলে আমি এখান থেকে আমি ডাউনলোডটা করে ফেলি তো এটা হচ্ছে আমার বায়ারে একটা বাইরে দিছে এই কাজটা করার জন্য তো আমি এখান থেকে ডেসক্রিপশনটা কপি করি ধরেন এটা হচ্ছে আমার ডেসক্রিপশনটা দিয়ে দিছে সব কিছু ওকে ফরওয়ার্ড আমার বায়ারে সব কিছু দিয়ে দিছে যতগুলো জিনিস লাগবে আমার মোটামুটি সবই দিয়ে দিছে আমি সব দেখাইতেছি আপনাদের একটু অপেক্ষা করেন তো তো এটা হয়ে গেছে আমার যা যা লাগা মানে দরকার আছে সেটা আমি এখান থেকে কপি করে নিয়ে ফেলি ঠিক আছে তো আমি এখান থেকে কপি করে ফেলি টাইটেল সব কিছু লিখে দিছে তো আমি এখান থেকে আমি এটা পেস্ট করে ফেলি এখান থেকে দিয়ে দিছে লোকেশন এটা হবে ওকে ফ্লোয়ার তো আমার আর কিছু লাগবে না আমি ইমেজগুলো খালি শুধু ডাউনলোড করবো এখন এই একটা ইমেজ দিছে এই একটা ইমেজ দিছে এই একটা দিছে ওকে তো আমি এবার যেহেতু বাড়ি বিক্রি করতেছি ঠিক আছে আমি বাড়ির সমস্ত ছবিগুলো এখান থেকে আপলোড করবো আর অ্যাড করে দিই তো আমি এখান থেকে অ্যাড করে দিই এটা অ্যাড করলাম করে যেটা আমার সবচেয়ে ভালো লাগবে সেটা আমি ড্রপ ডাউন করে উপরে তুলে দেবো তার মানে প্রথম সেটা চলে যাবে কারণ এটা আমি প্রথমে দিয়ে দিলাম এটা হবে প্রথম রুমটা হবে এরকম তো এখান থেকে আমার টাইটেল প্রোডাক্টটা ধরেন ফর সেল ওকে সেল হবে ওকে আপলোড হোক ডান দিয়ে দিই একটু সময় লাগবে নোটিফিকেশন হয়েছে কোনো একটা প্রবলেম হয়েছে মানে আগের পোস্টে সমস্যা তো কোনো কিছু নাই কিন্তু এখান থেকে তো আমার দরকার তো সেলস আমি তো ওইটা দিলে হবে না for sales new upload photo directly from your phone phone থেকে এটা করতে বলতেছে দেখা যাবে ওকে এখান থেকে দেখেন আমি হোমে চলে আসবো হোমে হোমে আসার পর এখানে দেখেন মার্কেট পেজ লেখা আছে ছোট করে মেমোরি আছে উপরে আর্জেন্ট আর্জেন্ট বিক্রি বড় বক্স কার্ড তার নিচে ঠিক আছে হ্যাঁ। তাহলে কোথায় কি কোনো সমস্যা হচ্ছে ক্লিয়ার না হ্যাঁ ক্লিয়ার এটা করার পর আমি দেখেন এই মার্কেট প্লেসের এখানে ক্লিক করব ক্লিক করার পর যেহেতু আমাদের কাপড় আমি বিক্রি করতে হবে তাহলে আমি কি করবো এখান থেকে সেলে ক্লিক করবো এখান থেকে যেহেতু আমাদের বাড়ি তো আমি হোম এন্ড ফর সেলস এটা দিয়ে দিলাম দিয়ে যেহেতু আমাদের ভাড়া না সেই জন্য আমি তোর এটা দিতে পারি না তো আমি এখানে আমার একটা বাড়ির ছবি ধরেন আমার বাড়ির ছবিটা আছে সমস্যা নেই বাইরে দিছে তো buyer buyer buyer messenger WhatsApp হোয়াটসঅ্যাপে তার সাথে কথা হচ্ছে আমার সাথে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গেলো হোয়াটসঅ্যাপ না সময় লাগবে সম্পূর্ণ ফাইল খুঁজে বের messenger logo snapshot photo Facebook থামবেন ডাউনলোড আমার হোয়াটসঅ্যাপে এই ছবিটা আমি দিলাম ছবি নেয় কেন না সমস্যা ছবি নাও এখানে আমি ছবি দিলাম এখান থেকে ছবি দিয়ে নেক্সট করলাম নেক্সট করার পর বায়ার যে আমাকে টাইটেলটা দিছে আমি টাইটেলটা এখান থেকে দিয়ে দিব ধরেন টাইটেল দিছে হচ্ছে আমি ফেসবুকে যাই ফেসবুকে মিনিমাইজ করব এটা হচ্ছে আমার টাইটেল উপরেরটা কপি করি আমি কপি তো অফ হয়ে যাবে কপি আমি প্রথমে টাইটেল দেওয়ার আগে আমি ডেসক্রিপশনটা দিই এখানে ক্যাটাগরিটা দিব এটা হচ্ছে একটা তো এখান থেকে আমি এটা কপি করি ওকে এটা আমি কাট করে ফেলি ওই টাইটেলের জায়গায় আমি টাইটেলটা দিয়ে দিই ওকে সবকিছু অটোমেটিকলি নিয়ে যাওয়ার কথা এটা দিচ্ছে হচ্ছে আমার এটা এটা আমি টাইটেলটা দিয়ে দিলাম তারপরে এটা প্রাইস দিয়েছিলাম আমাকে প্রায় পঞ্চাশ মানে প্রায় পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ ডলার ডলার হিসাব করবো এক কোটি দিলাম ধরেন অ্যাভারেজ আমি এক কোটি টাকা দিলাম এক কোটি টাকা হ্যাঁ হাজার লক্ষ নিযুক্ত ওকে ষাট দিয়ে দিই ষাট ষাট ওকে এটা দিলাম আমার যেহেতু সেল হবে আমি সেলটা সিলেক্ট করে দিলাম ওকে সেল হোম সেল আপনি চাইলে এখানে বাড়াও সিলেক্ট করে দিতে পারেন যেহেতু বাড়াও দিতে চান তাহলে বাড়া দিবেন ওখানে বাড়ানোর অপশন আছে আমার ঠিকানাটা এখান থেকে দিতে হবে লোকেশন লোকেশন দেখেন বায়ার দিয়ে দিছে কিন্তু আমি তো কপি করতে পারবো না লোকেশন ট্যাক্স লোকেশন দিছে হচ্ছে USL, okay, USL, California, okay, USL, hello, আমি ইউএসএটা দিয়ে দিই হোয়াটসঅ্যাপ এখান থেকে নো থ্যাংকস ইউএসএ ওয়াল কাটি দিয়ে দিলাম ইউএসএ দিয়ে আমি এবার এটা এখান থেকে মার্ক করে দিলাম ঠিক এখানে দিয়ে অ্যাপ্লাই করে দিই ইয়েস ইউএসএ অ্যাপ্লাই করে দিলাম তার মানে ইউএসএ লোকেশনটা হয়ে যাবে আশা করি লোকেশন ডাকা হয়ে গেছে ইয়েস ওকে মানে আমার লোকেশন দেখার অত দরকার নাই আমি ইউএস এর লোকেশন ওই যে আমাদের যে ইটা থাকবে মানে আমার ফেসবুকে যে লোকেশনটা থাকবে সেটাই এখান থেকে দেখাবে কানাডা দিয়ে কানাডা সেটা আমি কানাডা ওকে সেজন্য আসতেছে না তো ইউএসএ ইউএসএ দিয়ে অ্যাপ্লাই করি আসলে আসলো আমার তাহলে ফেসবুকের ওইখানটা ওইটা সিলেক্ট করতে হবে ঠিক আছে ওইটা ঠিক করে আমাকে পোস্টটা করতে হবে আমার এখান থেকে মোবাইল থেকে আমি খুব একটা ভালো কাজ করতে পারি না আমি এখান থেকে করে দিলাম ট্যাগ গুলো দিয়ে দিবেন হোম হোম তারপর দিবে হোম সেল হোম সেল এগুলো দিয়ে কয়েকটা ট্যাগ দিয়ে দিবেন দিয়ে এবার আমরা করবো নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক e করে সেম আগের মতো বিভিন্ন গ্রুপগুলোতে আমরা শেয়ার করতে পারি তারপরে কি পাবলিশ করে দিলে আমাদের প্রোডাক্টগুলো হয়ে যাবে কাজ করা সেম একই নিয়ম শুধু আমাদের কিন্তু বিষয়টা একটু দেখতে হবে ভালো করে সমস্যাই নেই সবকিছু করার পর আমরা যেটা করব এই যে এখান থেকে লিভ নেই লিভ নিয়ে এখানে দেখেন আওয়ার লিস্টিং ঠিক আছে আওয়ার লিস্টিংয়ে ক্লিক করবেন এই যে একটা প্রোডাক্ট এখান থেকে অ্যাক্টিভ হলো না এই প্রোডাক্টের স্ক্রিনশটটা নেবেন এই যে এরকম করে স্ক্রিনশট নিয়ে বাইরকে দিয়ে দিবেন স্ক্রিনশটে বুঝতে পারছেন একদম সহজ কাজ আপনি এই এই প্রোডাক্টটা মানে আমি ভালোভাবে পোস্ট করলে আমার সর্বোচ্চ সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট লাগবে না তারও কম লাগবে এই কাজটা সম্পন্ন করতে তো যাই হোক হ্যাঁ হ্যাঁ এখানে ধরেন এই এখন কিন্তু আমি এখান থেকে শেয়ারও করতে পারবো এটা যদি আমি চাই গ্রুপ আরও গ্রুপে শেয়ার করতে পারবো এখান থেকে আমি সে লিঙ্কটা শেয়ার করতে পারবো বায়ারকে এটা লাইভ লিঙ্ক হিসেবে দিব কপিং হ্যাঁ কপি লিঙ্ক এটা বাইরে দিতে পারি লাইভ লিঙ্ক হিসেবে স্ক্রিনশট দিতে পারি ফেসবুক মার্কেট প্লেসের অ্যাকাউন্টে ইটা দিয়ে দিতে পারি তো আমি চাইলে এটা আবার শেয়ারও করতে পারি গ্রুপে শেয়ার করতে পারি লিস্টিং শেয়ার করতে পারি বুঝেন নাই ফ্রেন্ডেরদেরকে শেয়ার করতে পারি পেজে শেয়ার করতে পারি মেসেঞ্জারে শেয়ার করতে পারি ধরেন এখান থেকে আমি শেয়ার করতে পারবো যখন কেউ যখন কেউ মেসেজ করবে আমাকে তখন আমার এই লিস্টিংয়ের এখানে আসবে মেসেজটা মেসেজগুলো এখানে আসবে ঠিক আছে এই যে অ্যাক্টিভ হয়েছে এখান থেকে সব কিছু দেখতে পারবো মোটামুটি এই যে আরে ভাই সমস্যা করে কেন এখানে এই যে ম্যানেজ লিস্ট ঠিক আছে এখানে এস এম এস আসলে এখানে আসবে আপনাদের মেসেজের এখানে চলে আসবে এটা ব্যাক করুন হ্যাঁ বায়ার যদি অ্যাকাউন্ট দেয় তাহলে বাইরে অ্যাকাউন্ট করতে হবে আর আপনার অ্যাকাউন্ট থাকলে আপনার অ্যাকাউন্টে করতে হবে ঠিক আছে এই মেসেজটা যখন আসবে তখন আপনার মেসেজে চলে আসবে মেন মেসেজ এখানে চলে আসবে মার্কেট প্লেস নামের ঠিক আছে ঠিক আছে এখানে কথা হবে তো এরকম দেখাবে তো এখানে আপনাকে চলে আসবে অথবা এখানে মেসেজের একটা অপশন পাবে কিছুক্ষণ আগে ছিল এটা আমি একটা এস এম এস করার পরে এখানে চলে আসতে পারে তো যাই হোক এখানে একটা জিনিস করবেন যদি আপনার নিজের প্রোডাক্ট থাকে তাহলে পনেরো দিন পর পর প্রোডাক্ট আপলোড করবেন আর ডিলিট করবেন পনেরো দিন পর পর প্রোডাক্ট মানে ওটা ডিলিট করে দেবেন তাহলে আপনার মার্কেট প্লেসটা কখনো কোনো প্রবলেম দেখাবে না ঠিক আছে পনেরো দিন পর পর আপডেট যেগুলো আগে পনেরো দিন পর একটা প্রোডাক্টের বয়স হয়ে গেছে পনেরো দিন তো তারপরে আর তো আপনার ভিউ ইমপ্রেশনের দরকার নাই ডিলিট করে দেবেন ঝামেলা শেষ বাইরের কাজগুলো করতে গেলে না না না সব এই যেভাবে ডিলিট করে দেবেন অ্যাকশন করে ডিলিট করে দেবেন মানে ডিলিট করে দেবেন আর কি প্রোডাক্ট রাখার দরকার নাই আপনার মার্কেট হ্যাঁ, হ্যাঁ। প্লেস পনেরো দিনের পনেরো দিনের জন্য রাখবেন ঠিক আছে পনেরো দিন পরে এটা আর আপনি রাখবেন না ডিলিট করে দেবেন যদি অনেকগুলো রাখেন তাহলে আপনার সমস্যা হতে পারে মানে ইমপ্রেশনের আপনার আইডিতে করতে পারেন বাইরে যদি আইডি দেয় বাইরে আইডিতে করতে হবে এখন সেটা বাইরের উপর নির্ভর করবে বাইরে যদি বলে যে হ্যাঁ আমার আইডিতে করো তাহলে আপনি তার আইডিতে করতে হবে লিস্টিংয়ের কাজগুলো ঠিক আছে আর যদি আপনার ই করতে বলে তাহলে আপনি এখানে পনেরো দিন রাখবেন আপনার প্রোফাইলে রাইকে ডিলিট করে দেবেন পনেরো দিন পর ঠিক আছে বিষয়টা আর যদি লাইফ টাইম বলতে মানে করতে বলে তাহলে অবশ্যই লাইফ টাইমের জন্য বাজেট নেবেন ধরেন আমরা ইনফ্লুয়েন্সার হিসেবে যখন কাজ করি আমরা কিন্তু ধরেন একটা পোস্ট করব দশ ডলার নিব যদি সার লাইফ টাইম রাখতে চান তাহলে আমাকে পঞ্চাশ ডলার দিতে হবে সহজ কথা বুঝতে পারছেন বিষয়টা তো এটা হচ্ছে কাজ আশা করি করতে পারবেন সবাই পারবেন না ওকে ঠিক আছে তাহলে আমি আজকের মতো এখানে স্টপ করে দিই